রসুল্লাহ যখন আরাফাতের ময়দানে বিদায় হজ্জের ভাষণ দিচ্ছিলেন তার চাস্ত ভাই হজরত আব্দুল্লাহর বয়স ছিল মাত্র চোদ্দ ছুই ছুই পণ্য পৌঁছে নাই পূর্ণ বালে ঘর নাই আল্লাহ নবী তার জন্য দোয়া করে দিলেন আল্লাহ আল্লাহুর কিতাব আল্লাহ তুমি আমার এই ভাই চাস্ত ভাইকে কিতাবের জ্ঞান দাও বুকের মধ্যে হালকা একটু বাড়ি দিলেন বুকের মধ্যে মধ্যে সবচেয়ে বেশি যিনি কোরআন বুঝতেন তিনি কেউ নয় তিনি রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তার লেখা বিখ্যাত তাফসীর তাকবীরুল মিকিয়াস ফি তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহু আকবার দেখছেন বুকের মধ্যে বাড়ি দিছে কোরআনের জ্ঞান পুরো কোরআন মুখস্থ কোরআনের তাফসীর মুখস্থ আল্লাহু আকবার বলেন কেউ কেউ বলেছেন আল্লাহ নবী বাথরুমে গেলেন কোথায় সবাই বলেন কোথায় গেলেন বাথরুমে গেলেন বাথরুমে গিয়ে নবীজির পানি নেওয়ার কথা মনে ছিল না কোন কারণে পানি নিতে পারেন নাই হজরত আবদুল্লাবনে আব্বাস রাজি আল্লাহ হুতানু তিনি এক বদনা পানি নিয়ে রসুল্লার বাথরুমের কাছে রেখে দিয়েছেন যে হুজুর আপনি মনে হয় পানি নেন নাই ভুলে গেছেন কিনা আমি পানিটা রেখে গেলাম বাথরুম সারার পরে আপনি এই পানিটা দিয়ে আপনি সুন্দর করে আপনি কাজ সেরে নেবেন এরপরে আপনি আরেক বদনা পানি রেখে দিয়েছি আপনি উজু করে নেবেন আল্লাহ নবী বাথরুম সারলেন সারার পরে বের হয়ে উজু করলেন উজুর পানিটা নবীজি পান করলেন পান করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই ছোট্ট ছেলেটি না বালেক এখনো বালেক হয় নাই ছোট্ট ছেলেটিকে তুমি এত বুদ্ধি দিয়েছো এত জ্ঞান দিয়েছো আল্লাহ আল্লাহ আল্লাহ ভুল খেতাম আল্লাহ তুমি সবচেয়ে বেশি কোরআনের জ্ঞান তাকে দাও কোরআনের বুঝ তাকে দাও রসুল্লার দোয়ায় জগৎ সেরা মুফাসির হলেন কি খেদমত করেছিলেন দেখছেন কি খেদমত কি খেদমত বাথরুমে খালি পানি দিয়েছিলেন আল্লাহ আকবার বলেন একজনে বাথরুমে পানি দিয়ে হলেন জগৎ বিখ্যাত মুফাসির আরেকজনে রসুল্লাহর মেসওয়াক বালিশ মোবারক মেসওয়াক মোবারক নবীজির লাঠি মোবারক সফরে থাকতেন উনি বলেন জগৎ সেরা ফকি তার নাম আবদুল্লাহ মসুদ রাজি আল্লাহ কিছুই না তিনি রসুল্লাহ যখন সফর করতেন রসুল্লাহর সফরের সময় তিনি নবীজির জুতা মোবারক বুকের মধ্যে জড়াই ধরতেন আল্লাহ আকবর বলেন নবীজির লাঠি মোবারক চুমু খেতেন একজন তাবি ছিলেন যিনি শুনেছেন যেদিন থেকে শুনেছেন আল্লাহ নবী তীর ধনুক লাঠি ব্যবহার করেছেন এরপর থেকে কোন লাঠিকে তিনি বিনা উঁচুতে স্পর্শ করেননি কোন তীর আদব কি আদব ছিল আজকে আমরা কথায় আজকে আমরা ওস্তাদের খাদমত তো বহুত দূরের কথা রসুল্লার খাদমত করে বদনা পানি দিয়া বাথরুমে এক বদনা পানি দিয়া পৃথিবীর সেরা মুফাসির বলেন রসুল্লার জুতো মোবারক কোলে নিয়ে জগৎ সেরা মুফতি হলেন সে অমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন আব্দুল্লাহ আব্বাস তোমাকে তো আল্লাহ বহু জ্ঞান দিয়েছেন কোরআনের জ্ঞান তুমি এগুলো কোরআন থেকে একটু উত্তর দিয়ে দাও চারটা প্রশ্নের উত্তর তুমি লিখে দাও আল্লাহ আকবর বলেন আরে তুমি আল্লাহ আকবর